একাকি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না একাকি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় কষ্টে বুকটা পেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না একাকি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না হৃদয় আছে যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া হৃদয়ের আছে যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া সারাটা হৃদয় জুড়ে চিতিরা কেঁদে মরে পাই না মনের শান্ত না যা কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না কখনো ফিরে কি পাবো না হারানো তোমার ঠিকানা কখনো ফিরে কি পাবো না ঠিকানা সারাটা হৃদয় জুড়ে চিতিরা কুনে চলে পাই না মনের না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা পেটে অশ্রু